তো চলে শুরু করতে হ্যাঁ শয়তান তোর কত বড় সাহস তুই বাড়ির উঠোনে হাগু করেছিস বলেন কি বর্দা আমি হাগু করিনি বর্দা আমার খুব জোর হাগু পেয়েছিল তাও আমি হাগু করিনি বর্দা আমি তোমার ঘরে হাগু করে দেবো বর্দা কি বললি তুই তোর এত বড় স্পর্ধা হ্যাঁ? ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে বল এরপরে আর আমার ঘরে হাগু করবি বল এরপরে আর আমার ঘরে হাগু করার কথা ভাবলে তোর হাগু শুকিয়ে দেবে তোর বলেন কি আমার হাগু শোকাবে না বলছে বর্দা আমি জানি না ভেবেছো তোমারও হাগু শুকিয়ে যাবে সঠিক বলেছে